আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমরা কথা বলবো মহাকাশ সম্পর্কে দশটি চাঞ্চল্যকার বিষয় নিয়ে তো চলুন কথা না বলে ভিডিওতে যাওয়া যাক অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নাম্বার এক মহাকাশ সম্পূর্ণ নিঃশব্দ যার কারণ মহাকাশে কোনো বায়ুমণ্ডল নেই কাজেই শব্দ গমনের কোনো মাধ্যমও নেই নাম্বার দুই মহাকাশে একটি নক্ষত্র রয়েছে যার উপরিতলের তাপমাত্রা মাত্র সাতাশ ডিগ্রি সেলসিয়াস তারাটির নাম ওয়াইস one eight two eight plus two six five zero এটি পৃথিবী থেকে সাতচল্লিশ আলোকবর্ষ দূরে অবস্থিত প্রসঙ্গত উল্লেখ্য যে সূর্যের উপরিতলের তাপমাত্রা পাঁচ হাজার সাতশো আটাত্তর ডিগ্রি সেলসিয়াস নাম্বার তিন শনির বৃহত্তম উপগ্রহ স্যাটার্নে মানুষ তার দুই হাতের দুই পাশে দুটো ডানার মতো পাতলা চামড়া লাগিয়ে অনায়াসেই উড়ে বেড়াতে পারবে কারণ বায়ুমণ্ডলের ঘনত্ব সেখানে অত্যাধিক বেশি এবং মধ্যাকর্ষণ অত্যন্ত কম অবশ্যই কাণ্ডটি কেবল তত্ত্বগতভাবে সম্ভব কারণ শনির সেই উপগ্রহটিতে পৌঁছানোর সমাধান বিজ্ঞান আজও আমাদের দিতে পারেনি নাম্বার চার সৌরমণ্ডলের মোট ভরের নিরানব্বই শতাংশই দখল করে রেখেছে সূর্য নাম্বার পাঁচ চাঁদের মাটিতে মানুষের পায়ের ছাপ আগামী দশ কোটি বছর রয়ে যাবে সেখানে কারণ চাঁদে বায়ুমণ্ডল বা জল নেই ফলে সেই চিহ্ন মুছে যাওয়ার সম্ভাবনা নেই কোনো নাম্বার ছয় মহাকাশ থেকে সূর্যকে হলুদ নয় বরং সাদা দেখায় আসলে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সূর্যের ফোটন কণা বিস্ফোরিত হয়ে যায় ফলে সূর্যের দীর্ঘতর দৈর্ঘ্য সম্পন্ন হলুদ কমলা আর লাল আলোক রশ্মি কেবল আমাদের চোখে ধরা পড়ে মহাকাশে বায়ুমণ্ডল নেই কাজেই এই কাণ্ডটি ঘটবার সুযোগ নেই নাম্বার সাত বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন মহাকাশের একটি বিপুল জলাধার রয়েছে কতটা বিপুল পৃথিবীর সমস্ত সাগরে যতটা জল রয়েছে তার এক কোটি চল্লিশ লক্ষ কোটি গুণ বেশি জল রয়েছে সেখানে নাম্বার আট একবার একদল রাশিয়ান বিজ্ঞানী মহাকাশে আরশোলার প্রজনন ঘটান তার ফলে যে তেত্রিশটা আরশোলা জন্ম নেয় তারা নাকি পৃথিবীতে জন্ম নেয় আরশোলাদের থেকে বেশি শক্তিশালী দ্রুত এবং সক্ষম ছিল নাম্বার নয় প্রতি বছর চাঁদ পৃথিবী থেকে এক দশমিক পাঁচ ইঞ্চি করে দূরে সরে যাচ্ছে নাম্বার দশ মহাকাশ সফরের পরে মহাকাশচারীদের উচ্চতা দুই ইঞ্চি করে বেড়ে যায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ